hello friends welcome back to my channel তোমরা দেখছো বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও আর আমি বৃষ্টি তো আজকে আমি তোমাদের সাথে এই মেকআপ লুকটা শেয়ার করব যদি নতুন বিয়ে হয়ে থাকে আর ফ্যামিলি বা বন্ধু বান্ধবীর বিয়ে তো হতেই থাকে তো সেখানে তোমরা এরকম মেকআপ লুক করতে পারবে বা নিজের দেওরের ননদের বিয়েতে এরকম মেকআপ লুকটি তোমরা করতে পারবে সেক্ষেত্রে খুবই সুন্দর লাগে বা তোমরা যদি ম্যারিড নাও হয়ে থাকো তো সেক্ষেত্রেও মেকআপটা করতে পারো খুবই সুন্দর লাগে তো ফার্স্টে দেখো আমি আমার আইব্রোটাকে করে নিচ্ছি এবং মাঝখানটা ডার্ক করেছি আর সামনের দিকটা একদমই লাইট করেছি তো এইভাবে আমি দুটো আইব্রোকে করে নিয়েছি এবং আমি মিস্টিরিয়ারের একটি জেল কাজল দিয়ে আমার আইব্রো দুটি করেছি এরপর আমি আইব্রোটাকে প্রমিনেন্ট দেখানোর জন্য ফাউন্ডেশন নিয়ে কেটে নিচ্ছি ঠিক এইভাবে এটা করা খুবই দরকার কারণ আমাদের চোখের ওপরে পজিশনের কালারটা কিন্তু অনেকটাই ডিফারেন্স থাকে ফেসের থেকে তো সেখানে যদি আমরা প্রপার ভাবেই ফাউন্ডেশন না লাগিয়ে অ্যাপ্লাই করে দিই আসলে এটা তো সেক্ষেত্রে আই শ্যাডোটা একদমই ফুটবে না আর ভালো লাগে না তো ফাউন্ডেশন দিয়ে ভালোভাবে আই আই বেসটাকে করে নেবে ফার্স্টে তো আমি এখানে দেখো যেভাবে করছি তোমরা ঠিক সেমভাবে করবে এবং এই মেকআপটা কিন্তু যে কোনো পেশেতে অসাধারণ লাগে আমি বলবো সে তুমি কালো হয়ে থাকো ফর্সা হয়ে থাকো বা যেরকম গায়ের রং থাকুক ফেস যেরকম থাকুক এই মেকআপ লুকটা কিন্তু অসাধারণ লাগে তো এখানে আমি ব্ল্যাক কালারের একটি স্মোকি আই করছি তো ফার্স্টেই আমি জেল আইলাইনার নিয়ে নিয়েছি সেম ডিসক্লিয়ারের লাইনার দিয়েই আমি করছি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি এইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবং তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে তোমরা কিন্তু ইয়ারবাডস দিয়েও করতে পারবে এইরকম সেম স্মোকি আই একটি ইয়ারবাডস দিয়ে আমি দেখিয়েছিলাম না দেখে থাকলে সেই ভিডিওটি দেখে নাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো লিঙ্কটি তো দেখো আমি ঠিক ব্ল্যাক কালারের উপরের দিকটায় আমি ব্রাউন কালার দিয়েছি তারপর একটু হালকা রেডিশ কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি মিনিমাম এক মিনিট মতো ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো রকম লাইন না থাকে যে ব্ল্যাক কালারটা আর মেরুন কালারটা আলাদা আলাদা লাইন আছে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না আইসাডোটি দেখ আমার সব থেকে ফেভারিট ময়েশ্চারাইজার যেটি হচ্ছে বায়োটেপের মর্নিং লেকচার সেই ময়েশ্চারাইজিংটা আমি বেশি অ্যাপ্লাই করে নিয়েছি এটা এসপি আছে মানে এই নয় যে এটা রাত্রে অ্যাপ্লাই করা যাবে না এটা খুবই ভালো রাত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সকালে তো অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই এরপর আমি ফেসে একটুখানি প্রাইমার অ্যাপ্লাই করেছি কালার বারে তারপর আমি মিস ক্লিয়ারের একটি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি যাতে মেকআপটা লং লাস্টিং থাকে তারপর আমি ইলো কারেক্টার অ্যাপ্লাই করেছি এরপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবো আমি ইয়েলো কারেক্টারটিকে তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করব আমি মেবলিনের পিকমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি আর খুবই ভালো কভারেজ পাওয়া যায় সেলফ মেকআপের জন্য বাট ব্রাইডালের জন্য নয় ব্রাইডালের জন্য অন্য কোনো ফাউন্ডেশন আমি তোমাদেরকে বলে দেবো বাট সেলফ মেকআপ যদি করো তো সেক্ষেত্রে আমি বলবো মেভলিনটা খুব ভালো নাহলে সুইস বিউটির একটি ফাউন্ডেশন পাওয়া যায় সেটাও খুবই ভালো কম রেঞ্জের মধ্যে তো দেখো আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি এরপর আবারও ভালোভাবে আমি এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তোমরা ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারবে আমি পাউডার অ্যাপ্লাই করেছি লুজ পাউডার এটা গালার চোখের তলারটা একটু বেশি করে অ্যাপ্লাই করি যাতে চোখের নিচের মেকআপটি করার সময় যদি কোনোভাবে কালার পরে থাকে সেটা যেন ঝেড়ে দিলে পাউডারের সাথে বেরিয়ে যাবে তার জন্য একটু বেশি করে পাউডার আমি অ্যাপ্লাই করেছি এরপর আমি কাজল অ্যাপ্লাই করেছি ল্যাকমির স্টিক যে কাজলগুলি পাওয়া যায় সেটা অ্যাপ্লাই করেছি তোমরা মেবলিনের জেলটা ইউজ করতে পারো ওটাও খুব লং লাস্টিং এবং ল্যাকমিটাও লং লাস্টিং তো আমার কাজল অ্যাপ্লাই করেছি আমি লোয়ারে এবং আপারেও করেছি তো এরপর আমি আবার একটি ব্রাশ দিয়ে ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি কাজলটিকে যাতে স্মাচ না হয় আর হালকা মেরুন কালারও দিয়েছি ইনারে আর সামনের দিকটা একটু গ্লোজি আইশ্যাডো দিয়েছি যাতে চোখটা একটুখানি গ্লোজ লাগে আমি ব্রাশ দিয়ে এক্সট্রা যে পাউডারটি আছে সেটাকে ছেড়ে নিচ্ছি এটা অনেকটা সোয়েট কন্ট্রোলেরও কাজে লাগে এরপর আমি পাউডার কন্ট্রোলিং করছি ব্লাশ অ্যাপ্লাই করে নিই এটা হচ্ছে হাইলাইটার পিঙ্ক হাইলাইটার টাইপ এটা ব্লাশ এবং হাইলাইটার দুটোই কাজ করে যায় এটা আলাদাভাবে আমি আর ব্লাশ অ্যাপ্লাই করিনি নেক্সট আমি লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি এটা জেল লাইনার এর উপর পুরো একটি ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো এটার অ্যাপ্লাইটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এরপর আমি মাস্কার অ্যাপ্লাই করেছি মেঘ লাইনে তো এটা খুবই ভালো যদি তোমরা ফলস লাইস অ্যাপ্লাই না করতে চাও তো এটা দুকোট ইউজ করবে আর যদি ফলস লাইস ইউজ করো তো তাও অ্যাপ্লাই করবে এক কোট মতো নেক্সট আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি এটা হুজা বিউটি অসাধারণ একটি রেড কালার তোমরা অবশ্যই রেড বেনারসের সাথে তো রেড লিপস্টিকই পরতে হবে তো আমি সেটাই পরেছি তোমরা চাইলে নিউজ কালারও পরতে পারো তো আমার মেকআপ দেখে নিচ্ছি অবশ্যই কমেন্ট করবে কেমন লাগছে ভালো লাগলে বলবে ভালো খারাপ লাগলে সেটাও আমাকে জানাবে যাতে আমি পরে ভালো করতে পারি তো দেখো এটাই আমার ফাইনাল লুক টি আর জুয়েলারি ছাড়া তো একদমই অনকমপ্লিট তো সেটা আমি পরেছি এবং এর সাথে আমি একটা রেড বেনারসি পরেছি তোমরা যে কোনো কালারের শাড়ির সাথে এরকম একটি মেকআপ লুক ক্রিয়েট করতে পারো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদমই ভুলবে না সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে তাতে এরকম হেল্পফুল ভিডিও তোমরা সবসময় পাবে আজকের মতো বাই তোমরা সবাই ভালো থাকবে এবং দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা